নিয়ে আসা কোরআন এবং হাদিস মোতাবেক প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর আল্লাহ সোহানতলা ফরজ করে দিয়েছেন আমরা সকলেই তার প্রতি দরুদ পড়ি আল্লাহমা সাল্লি আলহি আল্লাহমা বারিক আলহি সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে সঠিক ধারণা আমরা সকলেই অবগত আছি আমাদেরকে যখন কবরে রেখে চলে আসবে কবরে যখন শুইয়ে দিবে প্রথম প্রশ্ন করবেন মান রাব্বু তোমার রবকে যে রব সম্পর্কে আপনাকে সঠিক ধারণা কোরআন এবং হাদিস মোতাবেক বিশ্বাস করতে হবে শিখতে হবে জানতে হবে আর সেই অনুপাতে আমল করতে হবে দুই নাম্বার বিষয় হলো যে মা দিন তোমার দিন কি দিন সম্পর্কে পরিপূর্ণ এলেম হাসিল করতে হবে তার উপরে আমল করতে হবে তিন নাম্বার প্রশ্ন করা হবে আমার নবী তোমার নবী কে তোমার কাছে কাকে পাঠানো হয়েছিল তখন আপনাকে যদি দুনিয়াতে যদি আপনি কোরআন এবং সহি সুন্না মোতাবেক রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি আকিদা বিশ্বাস আমল না শিখে যান তাহলে আপনি এই তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবেন না অধিকাংশ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও এমন আকিদা পোষণ করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে যে আকিদা কোরআন এবং হাদিস বহির্ভূত কোরআন এবং হাদিস বিরোধী এমন আকিদা রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে অনেক মুসলিম বিশ্বাস করে থাকে আসুন আমরা রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমরা জেনে নেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য হিতাকাঙ্ক্ষী আপনার পিতা আমার পিতা আপনার মাতা আমার মাতা আমার জন্য যতটুকু হিতাকাঙ্ক্ষী তার চেয়েও বেশি হিতাকাঙ্ক্ষী হচ্ছেন নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি চান যে প্রত্যেকটি উম্মত যেন জান্নাতে চলে যায় আর আপনার পিতা আমার মাতা যদিও চায় যদি আমি তাদের মোতাবেক জীবনযাপন না করি পিতামাতার আদেশ নিষেধ মোতাবেক জীবনযাপন না করি পিতামাতার এমন ক্ষমতা নেই যে আপনাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিয়ে দিবেন কিন্তু রাসুল্লাহ সাল্লা সাল্লামকে যদি বিশ্বাস করেন তার উপর আমল করেন তার প্রতি ইমান নিয়ে আসেন ইনশাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যদি আপনি পাপের কারণে জাহান্নামে চলে যান তিনি আপনাকে আপনার জন্য সুপারিশ করবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাহান্নাম থেকে আপনাকে উঠিয়ে নিয়ে আসবেন তার মানে আপনার পিতা মাতার চেয়েও রাসুল সাল্লাহ সাল্লাম আপনার জন্য আমার জন্য সবচেয়ে বেশি বড় হিতাকাঙ্ক্ষী আল্লাহ সুমানতাল্লাহ বলেন সুরা তোবার একশো আঠাশ নম্বর আয়াতে লাকাত জা আকুম রাসুলুম মিন আংফুসিকুম তোমাদের নিকট আগমন করেছে তোমাদের মধ্য থেকে একজন রাসুল অর্থাৎ কুরাইশ বংশ থেকে আমরা যেমন মানুষ আমাদের মধ্য থেকে আল্লাহ পাকরাবুল আলমিন একজন রাসুল পাঠিয়েছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুকমিনা রাহুর রাহিম তোমাদের ক্ষতিকারক বিষয় তিনি অনেক কষ্ট পান যদি দেখে যে মক্কার মুশ্রেকে বলতেছে যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা মুক্তি পাবে কিন্তু তারা বলে না এই কথা রাসুল সাল্লাহ সাল্লামে অনেক ব্যতীত হন অনেক কষ্ট পান মানুষকে জান্নাতের দিকে রাসুল সাল্লাহ সাল্লাম ডাকেন কিন্তু মানুষ তার কথা মানে না রাসুল সাল্লাহ সাল্লাম অনেক কষ্ট পান আল্লাহ আব্দুল আলম এই কথাই বলেছেন তোমাদের ক্ষতিকারক বিষয় যদি রাসুল সাল্লাহ সাল্লাম দেখেন তিনি অনেক কষ্ট পান আর তিনি হচ্ছেন মুমিনদের জন্য হিতাকাঙ্ক্ষী আর মুমিনদের জন্য বড়ই স্নেহশীল এবং করুণাময় আল্লাহ পাক রাব্বুল আলমিন এই কথাই বুঝাতে চেয়েছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম তোমার জন্য যত হিতাকাঙ্ক্ষী দুনিয়ার কেউ তোমার জন্য এত হিতাকাঙ্ক্ষী নয় তাহলে এই রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের কোরআন এবং হাদিস মোতাবেক জ্ঞান এলেম হাসিল করতে হবে শুধু তাই নয় আদম আল্লাহ সাল্লাম থেকে কেয়ামত পর্যন্ত শুধু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নয় অসংখ্য নবী রাসুল আল্লাহ পাক রাবুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছেন অসংখ্য নবীর আসুল কোরআনুল কারিমে আল্লাহ সুবাহতাল্লাহ পঁচিশ জন নবীর কথা উল্লেখ করেছেন পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন এছাড়াও অসংখ্য নবীর আসল এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের বিশ্বাস আমাদের আকিদা কোরআনুল কারিমে আল্লাহ সুবাহতাল্লাহ বলে দিয়েছেন আমরা যখন রুহুর জগতে ছিলাম আদম আলাহ সাল্লামের পৃষ্ঠদেশ থেকে যত সন্তান কেয়ামত পর্যন্ত আসবে প্রত্যেকটি সন্তানকে আদম আলাহ সাল্লামের পৃষ্ঠ থেকে আল্লাহ সুমনতলা বের করলেন আমিও বের হয়েছি আপনিও বের হয়েছে আমরা সকলে বের হয়েছি বের হয়ে আল্লাহ পাক রাবুল আলমে জিজ্ঞাসা করছেন আলাস তুবি রাব্বি কুম আমি কি তোমাদের প্রতিপালক নই আমরা সকলে ওই সময় বলে আসছি যে আপনি হলেন আমাদের প্রতিপালক আমরা সকলেই বলে আসছি কিন্তু আমরা এখন এই দুনিয়াতে এসে এই কথাগুলা ভুলে গেছি দুনিয়াতে এসে এই কথাগুলো আমরা ভুলে গেছি এই কারণে আল্লাহ সুমানতালা নবী রাসুলকে পাঠিয়ে আমাদের জন্য সতর্ক করে দিয়েছেন যে আমরা স্বীকার করে আসছি ওই জায়গায় রুহুর জগতে যে আল্লাহকে আমরা প্রতিপালক হিসেবে স্বীকার করে আসছি কিন্তু আজকে আমরা এই কথাটা ভুলে গেছি আল্লাহ সুমানতালা বলেন সুরা আরাফের একশো বাহাত্তর নম্বর আয়তে ওই ওয়াইদ আখাদা রাব্বুকা মিমবানি আদামা মিন জুরহিম জুরিয়াতাহম ও আশহাদাহম আলা আনফুসিম আলাস্তুবি রাব্বিকুম হে নবী সাল্লাহ সাল্লাম যখন তোমার প্রতিপালক বাণী আদমের পৃষ্ঠ থেকে তোমাদের সন্তানদেরকে বের করলো এবং জিজ্ঞাসা করলো আলাস্তুবি রাব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক নই তখন আমরা সকলেই বলেছি যে কালু বালা অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রতিপালক এই কথা আমরা সকলে ভুলে বলে আসছি কিন্তু এখন ভুলে গেছি নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ পাকরা রাবুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কথা সম্মানিত উপস্থিতি নবী সাল্লাহ সাল্লাম বলেন আন আনাসিন আনিন নবী সাল্লাহ সাল্লাম কলা লাইক মিনু আহাদুকুম তোমাদের কেউ মুমিন হতে পারবে না হাত্তায়ু হিব্বালি আকিহি মায়ু হিব্বুলি নাফসিহি তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ তার পিতা মাতা সন্তান সন্ততি সমস্ত মানুষের চেয়ে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের কাছে প্রিয় না হব একজন মানুষ কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ আপনি দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলা থেকে যদি আপনার কাছে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না হয় কখনো কেউ মুমিন হতে পারবে না সম্মানিত উপস্থিতি এই নবী সাল্লাহ সাল্লামের পরিচয় কি তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার পিতার নাম আবদুল্লাহ আবদুল্লাহর পিতার নাম হচ্ছে আব্দুল মুতালেব তার পিতার নাম হচ্ছে হাসেম আর হাসেম হলেন কুরাই বংশধর আর কুরাইশরা হলো আরব জাতির অন্তর্ভুক্ত আর আরবরা হলো বাণী আরবরা হলো ইসমাইল আলাহ সাল্লামের বংশধর অর্থাৎ ইসমাইল আলাহ সাল্লামের পিতা হলো ইব্রাহিম আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লামের বংশ থেকে হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দুঃখের বিষয় বলতে হয় অধিকাংশ মুসলিম যে নবী সাল্লাহ সাল্লামের বংশ পরম্পরায় জানে না দশজন সাহাবাই কারামের নাম যদি বলতে বলা হয় যে দশজন সাহাবাই কারামের নাম বলেন তো মুসলিম কেউ বলতে পারবে না কিন্তু বলেন যে ইন্ডিয়ার টিমে কতজন খেলোয়াড় আছে চোখ খেটে বলে দিবে যে পাকিস্তানের টিমে বাংলাদেশের টিমে কতজন খেলোয়াড় আছে এক শ্বাসে বলে দিবে কিন্তু মুসলিম হওয়ার সত্ত্বেও নবী সাল্লাহ সাল্লামের দশজন সাহাবাইকার আমাদের নাম বলতে পারবে না এই হচ্ছে আজকে আমাদের মুসলিমদের অবস্থা আর যদি বলেন যে সিনেমার জগতে কতজন নায়ক নায়িকা আছে এক শ্বাসে বলে দিবে সত্তর বছর আগ থেকে এখন পর্যন্ত সবার নাম কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে কিছুই জানে না সম্মানিত উপস্থিতি এই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হাতির সালে মক্কায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন হাতির সাল বলতে কি বোঝায় যে আব্রাহাম ছিল ইয়েমেনের দিকে রাজা ছিল সে মক্কায় আক্রমণ করতে এসেছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই বছরে রাসুল সাল্লাহ সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন তার পিতা যখন মারা যান তখন তিনি মায়ের গর্বে ছিলেন তার জন্মের পর তার দায়িত্ব পালন করেন তার দাদা আব্দুল মুতালেব অতপর আব্দুল মুতালেব যখন মারা যান তখন তার দায়িত্ব পালন করেন তার চাচা আবু তালেব তার মাতা তার মাতা মারা যান তখন তার বয়স ছিল ছয় বছর রাসুল্লাহ সাল্লাম পৃথিবীতে তিষট্ট বছর জীবিত ছিলেন তার মধ্যে চল্লিশ বছর হচ্ছে নব্বুয়ত হাসিলের পূর্বে আর তেইশ বছর হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের নব্বত প্রাপ্তির পরে পঁচিশ বছর বয়সে খাদিজা রাজিল্লা আনহাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিবাহ করেন আর সর্বপ্রথম যখন হীরা পাহাড়ের গুহায় উহি নাজিল হয় তিনি জিব্রাহ আল্লাহ সাল্লামকে আপন শুরুতে দেখেছিলেন এবং দেখে ভয় পেয়েছিলেন জিবরুল্লাহ সাল্লাম যখন মানুষের বেশ ধরে এই গুহার মধ্যে আসলেন এবং বললেন ইকরাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি পড়েন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মা আনাবি কারি আমি পড়তে জানি না দ্বিতীয়বার বললেন যে তুমি পড়ো তখন নবী সাল্লাহ বললেন যে আমি পড়তে জানি না তৃতীয়বার বললেন যে তুমি পড়ো তখন রাসুল সাল্লাহ সাল্লাম পড়তে শুরু করলেন এবং জিবাহ সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামকে বুকে চেপে ধরেছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম পড়তে শুরু করলেন এই ঘটনা যখন হয়েছে যে খাদিজা রাজিল্লা তাল্লাহ আনহার বাসায় আসলেন এসে এই ঘটনা বর্ণনা করলেন এবং অনেক ভয় পেয়ে গেলেন অনেক ভয় পেয়ে গেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন খাদিজা রাজিল্লা তাল্লাহ আনহা তার একজন চাচা ছিল ওরাকা বিন নাফাল তার নিকটে গেলেন সেই খ্রিস্টান ছিল খ্রিস্টানদের বড় পণ্ডিত ছিল তার কাছে গিয়ে যখন এই ঘটনা বর্ণনা করলেন তখন ওরাকাবিন নাফাল বললেন যে তিনি তো সেই জিব্রাইল যেই জিব্রাইল মুসা আল্লাহ সাল্লামের কাছে এসেছিল তিনি তো সেই জিব্রাইল যেই জিব্রাইল ইসা আল্লাহ সাল্লামের কাছে এসেছিল দেখবা কয়েকদিন পরে এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী রাসুল হিসেবে আল্লাহ বাকরাবুল আলমিন ঘোষণা দিবেন ও ওই আফসুস আমি যদি বেঁচে থাকি যখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মক্কা থেকে বের করে দেবে যদি আমি বেঁচে থাকি তাহলে তার সঙ্গ হয়ে এই কাফেরদের সাথে আমি মোকাবেলা করতাম কিন্তু কিছুদিন পরে তার চাচা ইন্তেকাল করেন সম্মানিত উপস্থিতি এই ঘটনার পরে রাসুল সাল্লাহ সাল্লামের অনেক জ্বর চলে এসেছিল তখন খাদিজা রাজিল্লা তালা আনহাকে বললেন আমাকে কম্বল দাও রাসুল সাল্লাহ সাল্লাম কম্বল দিয়ে শুয়ে আসেন তখন সুরা মুদাসেরের এক থেকে ছয়টি আয়াত নাজিল হয় যে আল্লাহ পাকরাবুল আলমিন বলেন ইয়াইহাল মুদাসের হে চাদর আবৃত কুম ফানজের আপনি উঠুন জাতিকে সতর্ক করুন রাসুল সাল্লাহ সাল্লামের জ্বর এসেছিল শরীরের মধ্যে বয়ে তখন আল্লাহ পাক রাবুল আলমী তাকে রাসুল হিসেবে ঘোষণা করতেছেন যে আপনি উঠুন এবং জাতিকে সতর্ক করুন ও রব্বা কাফা কাব্বির এবং আপনার পালনকর্তার মহত্ব বর্ণনা করুন ও সিয়াবা কাফা তাহের এবং আপনার পোশাক সবসময় পবিত্র রাখুন এই আয়াতগুলা তখন আল্লাহ পাক রাবুল আলমী নাজিল করলেন এবং রাসুল সাল্লাহ সাল্লামকে রাসুল হিসেবে ঘোষণা করলেন এই আয়াত যখন নাজিল হলো সাথে সাথেই সকালবেলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবি কুবাইস পাহাড়ে চলে গেলেন ওই জায়গায় গিয়ে ডাকলেন বিভিন্ন মক্কার নেতাদেরকে ডাকলেন যে এমক এমক করে সবাইকে ডাকলেন মানে এই সময় যখন ডাক দিয়ে তখন মক্কার মুশ্রেকরা মনে করতে যে আমাদের উপর কোনো বিপদ চলে এসেছে তখন বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই পাশ দিয়ে একটি শত্রু দল তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে তখন সবাই বলেছিল যে হ্যাঁ বিশ্বাস করবো কারণ তোমার মুখ থেকে কখনো আমরা মিথ্যা কথা শুনি নাই তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ইয়া ইউহান না সে মানব সকল কুলুলা ইলাহা তফলিহ যে তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তাহলে তোমরা মুক্তি পাবে তখনই তাব্বাত ইয়াদা আবুল আহেব আবুল আহেব কি বলছিল যে তুমি একটু আগেও আমাদের কাছে প্রিয় মানুষ ছিল এখন তুমি আমাদের কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়েছ এই কথা ডাকার জন্য কি তুমি আমাদেরকে এখানে সমবত করেছ আল্লাহ পাক রাবুল আলমিন তাব্বাত ইয়াদা নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবুল হাফ এই সুরা আল্লাহ সুমান আবুল হাব ধ্বংস হোক তার স্ত্রী ধ্বংস হোক তার দুই হাত ধ্বংস হোক আল্লাহ পাকরাবুল আলমের সাথে সাথে এই সুরা নাজিল করে দিলেন সম্মানিত উপস্থিতি এই রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের আকিদা বিশ্বাস কেমন হবে এক নাম্বার হলো যে নবী সাল্লাহ সাল্লামের প্রতি আমাদের ইমান নিয়ে আসতে হবে যে তিনি একজন মানুষ ছিলেন তিনি একজন কি ছিলেন মানুষ ছিলেন মানুষের মধ্য থেকে আল্লাহ সুবাহতাল্লাহ তাকে নবী এবং রাসুল করে দিয়েছেন তিনি কোনো ফেরাস্তা ছিলেন না তিনি একজন মানুষ ছিলেন যত নবীর আসুল এই পৃথিবীতে এসেছে সকল নবীর আসুলকে আল্লাহ বলা আলমেন মানুষদের মধ্য থেকে পাঠিয়েছেন এমন কোন বিধান আল্লাহ পাকরাবুল আলমেন নাজিল করেন নাই যে নবীর আসুল মানুষ না একজন ফেরস্তা থেকে নবীর আসুল পাঠিয়েছেন এমন নয় যে জিনদের মধ্য থেকে নবী রাসুল পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য এমন নয় আদম আল্লাহ সাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যত নবীর আসুল এই পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকে কি ছিলেন মানুষ ছিলেন আল্লাহ পাক আলমেন এই কথাই বলেছেন আর এর উপরে ইমান এবং বিশ্বাস নিয়ে আসতে হবে আর মানুষ কিসের সৃষ্টি মানুষকে আল্লাহ সুবাহতালা মাটি থেকে সৃষ্টি করেছেন একদল মানুষ এই বিশ্বাস করে থাকে যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাটির তৈরি নয় কিসের তৈরি নূরের তৈরি মানুষ তো আল্লাহ পাকরা বলেন মাটি দিয়ে সৃষ্টি করেছেন আবার এখান থেকে মানুষের মধ্যে নূর চলে আসলো কোথায় থেকে কোরআনুল কারিমে কি বলেছে আমরা সেই কথাগুলো শুনি আল্লাহ সোনাতাল্লাহ বলেন সুরা বানী ইসরায়েল তিরানব্বই নম্বর আয়তে কুল হেনুসাল্লাম বলে দিন সুবাহানা রাব্বি হাল কুন্তু ইল্লা বাসারা রাসুল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনি বলুন হে আপনি বলুন আমার প্রতিপালক আমি তো একজন মানুষ একজন রাসুল তো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন মানুষ আর একজন রাসুল আল্লাহ সোহানতাল্লাহ বলেন সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াতে কুল নবী সাল্লাম বলুন ইন্নামা আনা বাসার মিসলুকুম আমি তোমাদের মতন একজন মানুষ কোরআনের আয়াত যে হে নবী সাল্লাহ সাল্লাম আপনি মানুষদেরকে বলে দিন ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি আমি হচ্ছি তোমাদের মতন একজন মানুষ তোমাদের যেমন দুনিয়াবি যত চাহিদা আছে আমারও দুনিয়াবি তত চাহিদা লাগে তোমাদের স্ত্রীর দরকার আমারও স্ত্রী আছে এগারো জন তেরো জন স্ত্রী পর্যন্ত রাসুল ছিল তোমরা বাজারে যেতে হয় আমারও বাজারও যেতে হয় তোমাদের পেশাব পায়খানা করতে হয় আমারও পেশাব পায়খানা করতে হয় তোমরা যেরকম সৃষ্টিগত মানুষ আমিও তোমাদের মতন একজন মানুষ আল্লাহ সুমতালা এই কথা বলছেন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া তবে পার্থক্য হলো তোমাদের সাথে আমার কিসের পার্থক্য আমার কাছে আল্লাহর পক্ষ থেকে উহি আসে তোমাদের কাছে উহি আসে না এই হলো বিরাট পার্থক্য যে রাসুল সাল্লাহ সাল্লাম একজন মানুষ কিন্তু তার কাছে উহি আসে যত নবী রাসুল এই পৃথিবীতে ছিল প্রত্যেকের কাছে আল্লাহ বলে নামেন উহি নাজিল করেছেন আর প্রত্যেক নবী রাসুলদের মধ্যে থেকে রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক রাবুল আলমিন সর্বশ্রেষ্ঠ করেছেন এবং সর্বশেষ করেছেন এই হলো বিরাট পার্থক্য আমাদের সাথে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহেদ আমাদের আমার কাছে উহি আসে যে তোমাদের ইলাহ তোমাদের প্রতিপালক হচ্ছেন একজন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালেহ ওয়ালা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আমার কাছে উহি আসে যে তোমাদের প্রতিপালক হচ্ছেন একজন সুতরাং যে ব্যক্তি যে কেউ তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে চায় ফালি আমাল আমালান সলে সে যেন সৎকর্ম করে তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সৎ আমল নেক আমল করতে হবে অলায়ুশরিক বিবাদাতি রাব্বিহি আহাদা তার সাথে কাউকে শরিক করা যাবে না আর আমরা রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহর সাথে শরিক করে দিয়ে বসে আছি যে আল্লাহর নূর থেকে হলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কে তৈরি করা হয়েছে আল্লাহ বলছেন আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এই আয়াতে তিনি হচ্ছেন একজন মানুষ এবং রাসুল আর আমরা রাসুল সাল্লাহ সাল্লামে কি করেছি যে আল্লাহর সাথে পার্টনারশিপ করে দিয়েছি তিনি হলেন নূরের তৈরি আল্লাহ নূরের তৈরি নাউজুবিল্লাহ এইসব ধরনের কথাবার্তা কিন্তু মুসলিমরা বিশ্বাস করে থাকে কারণ রাসুল সাল্লাহ সাল্লামকে নূর বললে মনে করে যে তার মর্যাদা বেশি হয়ে গেছে অথচ নূর বলে তাকে তার মর্যাদা কমিয়ে দিয়েছেন আপনারা আদম আল্লাহ সাল্লাম কিসের তৈরি মাটির তৈরি আদম আল্লাহ সাল্লামকে সেজদা করছে কারা ফেরেস্তারা ফেরেস্তারা কিসের তৈরি নূরের তৈরি নূর মাটিকে সেজদা করেছে আর আপনি যদি নবী সাল্লাহ সাল্লামকে নূর বলেন তাহলে নবী সাল্লাহ সাল্লামের মর্যাদা আপনি ক্ষুণ্ণ করলেন নবী সাল্লাহ সাল্লামের মর্যাদা আপনি ক্ষুণ্ণ করে দিলেন আর শুধু ক্ষুণ্ণ করলেন না যদি বলেন যে আল্লাহর নূরে তৈরি তাহলে আপনার ইমান নষ্ট হয়ে গেছে ইমান ধ্বংস হয়ে গেছে কারণ আল্লাহর সাথে আল্লাহ পাকরা বলে আল্লাহ শিরিক করতে নিষেধ করেছেন পার্টনারশিপ স্থাপন করতে নিষেধ করেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সোনাতলা বলেন সুরা সোয়াদের একাত্তর নাম্বার আয়াতে ইদ কালা রাব্বুকা ইদ কালা রাব্বুকা লিল মালা ইকাতি ইন্নি খালিকুম ইন্নি খালিকুম বাসারাম মিন তিন যে যখন তোমার প্রতিপালক মালাইকা ফেরেস্তাদেরকে বলেছিল যে আমি মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করব। তাহলে আদম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা মাটি থেকেই সৃষ্টি করেছিলেন আল্লাহ তালা বলেন সুরা তোহার পঞ্চান্ন নম্বর এতে মিনহা খালাক নাকুম ফিহা নঈদুকুম ও মিনহা তারা তারাতান উখরা যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটিতে ফিরিয়ে দেব এবং মাটি থেকে তোমাদেরকে পুনরায় উত্তোলন করব মাটি থেকে বের করবো তো রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাকরাবুল আলম যত মানুষ আদম আল্লাহ সাল্লামের কেমত পর্যন্ত আসবে প্রত্যেকেই মাটির সাথে মিশে যাবে আর মাটি থেকে আল্লাহ পাক রাবুল আলমিন পুনরায় আমাদেরকে বের করবেন এ হলো আল্লাহ সুমানতাল্লাহ রাবুল আলমিনের ঘোষণা সম্মানিত উপস্থিতি অনেকের আবার প্রশ্ন জাগে যে আমরা তো মাটি থেকে তৈরি নয় আমরা মা বাবার সঙ্গ মিলনের মাধ্যমে আমরা তৈরি হয়েছি আমরা কিভাবে মাটি থেকে তৈরি হলাম আদম আলাহ সাল্লামকে আল্লাহ পাকরাবুল আলমিন মাটি থেকে সৃষ্টি করেছেন মাটির যত উপাদান রয়েছে প্রত্যেকটি উপাদান মানুষের শরীরে রয়েছে আল্লাহ সোনাতলা বলেন সুরা মুমিনুনের বারো থেকে চোদ্দ নম্বর আয়তে ওলাকাত খালাকনাল ইনসানা মিং সুলালাতে মিনতিন আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির মূল উপাদান থেকে আপনি যদিও আপনি এটা একটা মাধ্যম পিতা মাতার মাধ্যমে আপনি এই পৃথিবীতে আসবেন আল্লাহর ইচ্ছা কিন্তু আপনার শরীরের যত সম্মানিত উপস্থিতি আমরা যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মানুষ মনে না করি আল্লাহর সাথে শরিক করি তাহলে আমাদের অবস্থা কি হবে রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যে ঈসা আল্লাহ সাল্লামকে তার সম্প্রদায়ের লোকেরা বাড়াতে বাড়াতে ঈশা আল্লাহ সাল্লামকে সান অফ গড বানিয়ে দিয়েছেন যে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছেন যে ঈসা আল্লাহ সাল্লাম হলেন আল্লাহ পাক রাবুল আলমিনের পুত্র আল্লাহর সাথে পার্টনারশিপ স্থাপন করলেন আর আপনি যদি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলেন যে আল্লাহ নূরে নবী তৈরি আর নবীর নূরে এই দুনিয়া যা আছে সব কিছু তৈরি তাহলে আপনিও আল্লাহর সাথে শরিক করে দিলেন নবী সাল্লাহ সাল্লাম বলেন লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ইবনে মারিয়ামা ফাকুলু আবদুল্লাহ ওয়া যে আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না যেমনটা বাড়াবাড়ি করেছে ঈসা আলাহ সাল্লামের সম্প্রদায় খ্রিস্টানরা যে ঈসা আলাহ সাল্লামকে কি করেছেন সান অফ গড বানিয়ে দিয়েছেন ফাকুলু আবদুল্লাহ ওয়া রাসূলু তোমরা বলো আমি নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ পাকের গোলাম এবং রাসূল এই কথাই রাসূল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন অথচ নবী সাল্লাহ সাল্লামের মর্যাদা বাড়াতে গিয়ে আমরা নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি সম্মানিত উপস্থিতি নবী সাল্লাহ সাল্লাম আরও বলেন কুল্লু বানু আদামা ও আদাম ও তুরাব যত আদম সন্তান এই পৃথিবীতে আল্লাহ পাক রাবুল আলমেন পাঠিয়েছেন প্রত্যেকে মাটি থেকেই সৃষ্টি করেছেন তাহলে রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি বিশ্বাস নিয়ে আসতে হবে যে তিনি একজন মানুষ ছিলেন এবং আমাদের মতো আমাদের আমরা যেমন মানুষ তেমন মানুষ ছিলেন আর তবে পার্থক্য হলো যে তিনি নবী এবং রাসুল ছিলেন আর আমরা হলাম সাধারণ মানুষ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক রাবুল আলমের দুই নাম্বার বিষয় বলবো যে বিশ্ব নবী করে সৃষ্টি করেছিলেন যে যত লোক এই পৃথিবীতে রয়েছে ইহুদি খ্রিস্টান হিন্দু বুদ্ধ যা আছে প্রত্যেকের জন্য এমনকি জিনদের জন্য রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ ফাকরাবুল আলমিন নবী করে পাঠিয়েছেন কিন্তু যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করবে তারাই মুক্তি পাবে আর যারা তার প্রতি ইমান নিয়ে আসবে না তার তাদের জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন দুর্ভোগ রেখেছেন আল্লাহ সোনাতালা বলেন সুরা সাবার আঠাশ নাম্বার আয়তে ওমা আরসাল্লা কাইল্লা কাফাতাল্লিন নাসে বাসিরা ওয়ানাদিরা ওলাকিন না নাসে লাই আলামুন আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য বাসিরা ও নাদিরা সুসংবাদ দাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি যে সমগ্র মানব জাতির জন্য রাসুল সাল্লাহ সাল্লাম সুসংবাদ নিয়ে এসেছেন যে যদি তার প্রতি ইমান নিয়ে আসো তাহলে পরকালে মুক্তি পাবে জান্নাতে চলে যাবে সুসংবাদ আর যদি রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইমান নিয়ে না আসো তাহলে পরকালে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা হলো তোমার জন্য দুঃসংবাদ তো এই করে রাসুল সাল্লাহ আল্লাহ পাক রাবুল আলমিন সমগ্র মানব মানব জাতির জন্য প্রেরণ করেছিলেন ওলাকিন আখতার নাসে লাই আলম অথচ অধিকাংশ মানুষ তা জানেও জানে না অধিকাংশ মানুষ শুনেছে শুধু কিন্তু বিশ্বাস করে না এই হচ্ছে মানুষের অবস্থা সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহতালা বলেন যে নবী সাল্লাহ সাল্লামকে বিশ্ব নবী করে প্রেরণ করেছিলেন সুরা কাহাবের একশো আটান্ন নম্বর আয়তে কুল হেনুসাল্লাম বলে দিন ইয়াই নাস হে মানব সকল ইন্নি রাসুল্লাহ ইলাইকুম জামিয়া আমি সমস্ত মানুষের জন্য রাসুল যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সমস্ত মানুষের জন্য আল্লাহ বাকরাবুল আলমিন রাসুল হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন তিন নাম্বার রাসুল সাল্লাহ সাল্লাম প্রতি বিশ্বাস নিয়ে আসতে হবে তিনি হলেন শেষ নবী তারপরে কোনো নবী আসবে না তিনি হলেন শেষ নবী তারপরে কোনো নবী আসবে না অথচ আমাদের দেশে অধিকাংশ মানুষ কিছু মানুষ রয়েছে যারা কাদিয়ানি তারা রাসুল সাল্লাহ সাল্লামকে সর্বশেষ নবী মনে করে না যে তারা কাদিয়ানিকে নবী মনে করে আর নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে বাহাত্তর জন সত্তরেরও বেশি এই পৃথিবীতে যতক্ষণ মানুষ নবী দাবি না করবে তখন পর্যন্ত কেয়ামত হবে না তার মধ্যে একজন হলো যে গোলাম আহমদ কাদিয়ানি তিনজন নবী রাসুল দাবি করেছিলেন নিজেকে এমন অনেক প্রায় তিরিশের মতন দাবি শেষ হয়ে গেছে আরও তিরিশ পঁয়ত্রিশ জনের মতন রয়েছে তারা নবী দাবি করবেন ভবিষ্যতে ততক্ষণ কেমত হবে না যতক্ষণ সত্তরের বেশি এই পৃথিবীতে মানুষ নবী দাবি না করবে তো রাসুল সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ নবী তারপরে কোন নবী এই পৃথিবীতে আল্লাহ সাল্লাহ প্রেরণ করবেন না আল্লাহ সাল্লাহ বলেন সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়তে মা কানা মোহাম্মদ আবা আহাদিম মিন মির রেজালিকুম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো ব্যক্তির পিতা নন ওলাকিন রাসুল্লাহ তিনি হলেন একজন রাসুল ও খাতামান নবী এবং সর্বশেষ নবী যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো মানুষের পিতা নন মানে তার কোনো সন্তান ছেলে এই পৃথিবীতে জীবিত রাখেন নাই আল্লাহ কাসেম জন্মগ্রহণ করলেন মারা গেলেন ইব্রাহিম জন্মগ্রহণ করলেন মারা গেলেন মোহাম্মদ জন্মগ্রহণ করলেন মারা গেলেন তার কোনো সন্তানকে আল্লাহ বাকরাবুল আলমিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখেন নাই তো নবী সাল্লাহ সাল্লাম কোনো পুরুষের পিতা নন কিন্তু তিনি হলেন সর্বশেষ নবী এই কথাই আমাদের বিশ্বাস করতে হবে যে তিনি যে সর্বশেষ নবী না কেউ যদি বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে এমনও রয়েছে আজকাল দেখেন যে মিডিয়ার যুগে যে নবী সাল্লাহ সাল্লামকে বাড়াতে বাড়াতে আল্লাহ বানিয়ে দিয়েছে আল্লাহ বানিয়ে দিয়েছেন যে যে নবীকে দেখবে সে যেন আল্লাহকে দেখে এই বয়াতিরা কিছুদিন আগে বলে ফেললো এই বয়াতিরাও আজকে আপনার ইসলামের ফতুয়া দেন দিয়ে থাকেন যে গান বাজনা হারাম গান বাজনা হারাম যদি সে কেউ প্রমাণ করতে পারে তাহলে পঞ্চাশ লক্ষ টাকা তাকে কি করবে পঞ্চাশ লক্ষ টাকার বাজেট ধরে নিয়েছে যে পঞ্চাশ লক্ষ টাকা তাকে দেবে কেউ যদি গান বাজনা প্রমাণ করে অসংখ্য অথচ অধিকাংশ অনেক আয়াত রয়েছে যে কোরআনুল কারিমে যে গান বাজনা হচ্ছে হারাম নবী সাল্লাহ সাল্লাম একদিন একদিন বাজনা দেখে কানের মধ্যে আঙুল দিয়ে রাস্তা থেকে নেমে গেলেন তার সাথে ছিলেন আলী রাজিল্লা তালা আনহু একটু পরে জিজ্ঞাসা করতেছেন যে বাজনার আওয়াজ কি আর শোনা যায় তখন তিনি বলতেছেন যে না শোনা যায় না তখন নবী সাল্লাহ সাল্লাম কান থেকে আঙ্গুল সরালেন যে বাজনা থেকে নবী সাল্লাহ সাল্লাম কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন আর সে বলতেছে কেউ যদি প্রমাণ করতে পারে গান বাজনা হারাম নয় গান বাজনা হালাল বা গান বাজনা হারাম তাহলে তাকে কত হাজার পঞ্চাশ লক্ষ টাকা সে পুরস্কার দেবে এই হচ্ছে আজকে বয়াতিরও আপনাকে ইসলামের ফতুয়া দিবে অথচ কোরআন হাদিসের কিছুই জানেন সম্মানিত উপস্থিতি তো নবী সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ নবী এই বিশ্বাস আমাদের নিয়ে আসতে হবে কেউ যদি নবী সাল্লাহ সাল্লামকে সর্বশেষ নবী বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না রাসুল সাল্লাহ সাল্লাম চার নম্বর বিষয় বলবো যে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য যা সংবাদ দিয়েছেন প্রত্যেকটি কথা আমাদেরকে মেনে নিতে হবে এবং তার প্রতি আমল করতে হবে বিশ্বাস করতে হবে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে নিজের মন মতো কোনো কথা বলেন নাই যে একটা ধর্মের নামে একটা কথা বলে দিলাম অথচ আল্লাহ পাক রাবুল আলমিন বলেন নাই এমন ধরনের কথা নবী সাল্লাহ সাল্লাম কখনো বলেন না এই কথা বিশ্বাস করতে হবে আল্লাহ সুবাহতাল্লাহ বলেন সুরা নাজমের তিন চার নম্বর আয়াতে অমায়ন্তিকু হাওয়া ইনহুয়া ইল্লা ইউহা যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে একটি কথাও বলেন নাই যতক্ষণ পর্যন্ত তার কাছে উহি না আসতো কেউ যদি কোনো মাসালা জিজ্ঞাসা করতো আর তার যদি সেই ব্যাপারে জ্ঞান না থাকতো না জানা থাকতো একটু চুপ থাকতেন একটু পরে বলে দিতেন যে জিবরুল সাল্লাম তার কাছে উহি নিয়ে আসতেন তিনি উহিভিত্তিক বলে দিতেন এইভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিনকে মানব জাতির নিকটে পৌঁছে দিয়েছেন নবী সাল্লাহ সাল্লামের পাঁচ নম্বর বলবো যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য আমাদের প্রত্যেককেই করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম যেই বিষয়ে আমাদেরকে আদেশ দিয়েছেন সেই বিষয় পালন করতে হবে যেই বিষয়ে নিষেধ করেছেন সেই বিষয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ওলা তাকলা বুঝছে না জেনার দ্বারের কাছে যেও না জেনার দ্বারের কাছে যাওয়া মানে কি আপনি কোনো মহিলার সাথে একা একা আলাপ করলেন তার মানে আপনি জেনার দ্বারের কাছে চলে গেলেন আপনি কারোর সাথে জেনা করেন নাই কারোর সাথে প্রেম করেছেন প্রেমের আলাপ করছেন তার মানে প্রেমের আলাপ চালিয়ে যাচ্ছেন মানে জেনার দ্বার কাছে আপনি যাচ্ছেন এই এই কাজটা করতেও আল্লাহ পাক রাবুল আলমের নিষেধ করেছেন আর জেনা করবেন থাক দূরের কথা যে সুদকে আল্লাহ পাক রাবুল আলমেন হারাম করে দিয়েছেন আর অথচ আপনি সুদ খাচ্ছেন তাহলে আপনি রাসুল সাল্লাহ আদেশ মানেন নাই আপনি শিরকে নিমজিত আছেন শিরকে উৎখাত করার জন্য আল্লাহ সোমাতালা নবী রাসুল এই পৃথিবীতে পাঠিয়েছেন যে তিনশো ষাটটি মূর্তি মক্কার কাবাগরের ভিতর থেকে ব্যাঙ্গে চুড়ে দিলেন রাসুল পাঠিয়ে আর অথচ আপনি এই কবর মাজার নিয়ে বসে আছেন আপনি শির করছেন তাহলে আপনি রাসুল সাল্লাহ সাল্লামের আদেশ কিভাবে পালন করছেন রাসুল সাল্লাহ সাল্লাম যা নিয়ে এসেছেন তা আপনাকে পালন করতে হবে যে একমাত্র আল্লাহর জন্য সকল ইবাদত করবেন তার নাম হলো তাওহিদ আল্লাহর জন্য খাস করবেন কোনো কিছুকে শরিক করবেন না আর অথচ অনেক মানুষ রয়েছে যে তা বুঝেও বুঝে না জেনেও জেনে না যে শির্কের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল চায় যেমন শির করে হিন্দুরা তেমনি মুসলিমরাও এমন ধরনের শিরকে নিমজ্জিত রয়েছে এমন ভাববেন না যে হিন্দুরা মূর্তি পূজার শিরকে না করে হিন্দুরা যেমন মূর্তি পূজার শির করে মুশ্রেক হয়েছে যে আকিদা বিশ্বাস পোষণ করার আপনি যদি এই আকিদা বিশ্বাস আপনার পীর অলি আউলিয়াকে দিয়ে থাকেন তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য থাকলো কোথায় এগুলো উৎখাত করার জন্য তো নবী রাসুল এই পৃথিবীতে আল্লাহ সুবাহতাল্লাহ প্রেরণ করেছিলেন আল্লাহ সুবাহতাল্লাহ বলেন সুরা হাসরের সাত নম্বর আয়তে ওমায়াতা কুমর রাসুলু ফাহজুহু রাসুল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা লুপে নাও সেটাই নাও ওমান হাকুম আনহু ফান্তাহ রাসুল সাল্লাহ সাল্লাম যেই বিষয়ে তোমাদের নিষেধ করেছেন সেই বিষয় থেকে দূরে থাকো অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ সাদিদুল একাব কারণ আল্লাহ পাক রাবুল আলমিন নিশ্চয়ই আল্লাহ পাক রাবুল আলমিন কঠিন শাস্তিদাতা আপনি রাসুলের বিরুদ্ধাচরণ করবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে আজাব নাও দিতে পারে কিন্তু যদি কবরে চলে যান পরকালে চলে যান সংশোধন করার আর সময় নেই দেখবেন যে আজাব কত বড় কঠিন সম্মানিত উপস্থিতি সাহাবাই কেরাম কিভাবে রাসুল সাল্লাহ সাল্লাম আনুগত্য করতেন একদিন রাসুল সাল্লাহ সাল্লাম জামাতে নামাজ আদায় করতেছেন এমন সময় জিবরুল্লাহ সাল্লাম এসে বললেন যে হে রাসুল আপনার জুতার মধ্যে ময়লা রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম জুতাটা খুলে ফেলে দিলেন এই দৃশ্য সাহাবাই কেরাম পেছন থেকে দেখলেন তখন সাথে সাথে সকলের জুতা খুলে ফেলে দিলেন সালাম ফিরিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে তোমরা কেন জুতা খুললে আপনি খুলছেন এই জন্য তো আমরা খুলছি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে জিবুল সাল্লাম এসে বললে আমার জুতায় ময়লা রয়েছে এই জন্য খুলে ফেলছি তাহলে কিভাবে সাহাবাই কারাম রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করছেন এই হলো রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য আর রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায় আর রাসুল সাল্লাহ সাল্লামের নাফরমানি করে জান্নাত পাওয়া যায় না নবী সাল্লাহ সাল্লাম বলেন কুল্লু উম্মাতে ইয়াদ খুলুনাল জান্না আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে ইল্লামান আবা তবে তারা যারা জান্নাতে যেতে অস্বীকার করে সাহাবাই কারাম বলেন ইয়া রসুল্লাহ জান্নাতে যেতে অস্বীকার করে এমন আবার আসে না কি কেউ তারা কারা কারা জান্নাতে যেতে অস্বীকার করে সাহাবাই কারামদের যাওয়া জানার আগ্রহ হয়ে গেল এখন যদি কাউকে জিজ্ঞাসা করে মুসলিম আপনি কি জান্নাতে যেতে চান হে জান্নাতে যেতে চাই অনেক মানুষ রয়েছে তারা জান্নাতে যেতে চায় না সকলেই বলবেন যে কার আবার জান্নাতে যেতে চায় না সাহাবাই কারণের এমন আগ্রহ হয়েছিল তখন নবী সাল্লাহ সাল্লাম বলেন মান আতানি দাখালাল জান্নাত যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন জান্নাতে গেল ওমান আসানি ফাঁকা দাবা যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে যেন জান্নাতে যেতে অস্বীকার করলো তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্যের মধ্যেই রয়েছে জান্নাত আর রাসুল সাল্লাহ সাল্লামের সাথে না ফরমানি করবেন কখনো জান্নাত মিলবে না সম্মানিত উপস্থিতি রবি সাল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাস করতে হবে এবং নবী সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে তার প্রতি বেশি সলাত এবং সালাম পেশ করে তার প্রতি বেশি সলাত এবং সালাম আমাদেরকে পেশ করতে হবে আল্লাহ পাক রাবুল আলমিন এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সুমনতলা বলেন সুরা হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়তে ইন্নাল্লাহ মালাই কাথা ইসাল্লুনা আলান নাবি ইয়াইহল্লাদিনা আমান উসাল্লু আলহি ওসাল্লিম ও তাসলিমা যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ মালাই মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূলের প্রতি রহমত নাজিল করেন আর ফেরেশতাগণ রাসুলের প্রতি দুরুদ পেশ করেন ইয়াই ইয়া আইহাল্লাযিনা আমানু হে মুমিনগণ সাল্লু আলাইহে ওয়াসাল্লিমু তাসলিমা তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া এবং সালাদ সালাম পেশ করো তো রহমতের দোয়া সালাদ সালাম কিভাবে পেশ করতে হবে আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন যে আত্মাহিয়তের মধ্যে আমরা পড়ি ই আয়ুহান নাবিউ হে নবী সাল্লাহ সাল্লাম নবীর প্রতি আমরা সালাত এবং সালাম পেশ করি আত্মাহিয়তের মধ্যে এবং আমরা সালাদ সালাম পেশ করে যে দুরুদে ইব্রাহিম যেটা নবী সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন তার মধ্যে সালাদ সালাম পেশ করা হয় এর বাহিরেও আপনি সালাদ সালাম পেশ করতে পারেন যে সাল্লাহ আলাই সাল্লাম বললেন বারবার বললেন যেমন যত হাদিস রয়েছে হাদিসের সাথে সাথে বলেছে কালা রাসুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম এইভাবে সালাদ সালাম রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি বেশি বেশি পেশ করতে হবে আর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আন আবি হুরার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কালা মান যেই ব্যক্তি আমার প্রতি একবার পেশ করবে আল্লাহ তার প্রতি রহমত রহমত বর্ষণ করবেন দশবার তার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করবেন একবার যদি আপনি সাল্লামের প্রতি পেশ করেন কিন্তু আমাদের দেশে এই দূরতটাকে সম্মিলিত দূরত বানিয়ে নিয়েছে যে হুজুর আসবে আর সবাই আসবে আর সবাই একসাথে বলবে ইয়া নবী সালাম আলাইকা দূরদে তার দূরদে তুনাজ্জিনা দুরুদে মাহি কত দুরুদ রাসুল সাল্লাহ সাল্লামের নামে মানুষ বানিয়ে নিয়েছে যা সাহাবাই কেরাম থেকে প্রমাণিত নয় এগুলো যদি করে তা তো সালাদ সালাম পেশ করা হবে না বরঞ্চ বেদাতের অন্তর্ভুক্ত হবে আর বেদাত হচ্ছে গুমরাহি আর গুমরাহি আপনাকে জাহান নামে নিয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে বেশি বেশি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করবেন রাসুল সাল্লাহ সাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসার মাধ্যম আমরা জানি না কিভাবে রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসবেন আপনি আপনার পিতা মাতাকে যতটুকু ভালোবাসবেন তার চেয়েও বেশি ভালোবাসতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে যতটুকু ভালোবাসবেন তার চেয়েও বেশি ভালোবাসতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আর রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসলে নাজাত রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম নাফরমানি করলে কখনো নাজাদ পাবেন না আল্লাহ সুমতাল্লাহ বলেন সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে হে নবী সাল্লাহ সাল্লাম আপনি বলে দিন কুল তু হিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা বিউনি তারা যেন তুমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করে যে আল্লাহর ভালোবাসা আপনি পেতে চান তাহলে অনুসরণ করতে হবে কাকে রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামকে আর আপনি যদি রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করেন তাহলে আল্লাহ পাক রাবুল আলমিন বলতেছেন যে ইহুবিব কুমুল্লাহ আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে ভালোবাসবেন ওয়াব ফিরলাকুম দুনুবাকুম আর আপনার গুনা খাতাগুলো আল্লাহ পাক রাব্বুল আলামিন maaf করে দিবেন আল্লাহু গাফুরুর রহিম কেননা আল্লাহ পাক রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসলে গুনা খাতাগুলো আল্লাহ সুমানা তালা মাফ করে দিবেন আল্লাহর কাছে দোয়া করি রমি সাল্লাহ সাল্লামের প্রতি যেন আমরা পরিপূর্ণ ইমান নিয়ে আসতে পারি বারাকাল্লাহ হলি আলাকুম ফিল কোরআন আদিম ওনাফানি ওয়াকুম বিমা ফিহি মিনাল আয়াত হাকিম আকুল কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ফাস্তাগফিরু গাফুরুর রহিম আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ রাসুল হিল কারিম সম্মানিত উপস্থিতি নবী সাল্লাহ সাল্লামের কে ভালোবাসা সেটা হচ্ছে ইমানের একটি লক্ষণ যে আপনি রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসা মানে তার প্রত্যেকটি কথা মোতাবেক আমল করা তা যা যে আদেশ আমাদেরকে দিয়েছেন সেই আদেশ বাস্তবায়ন করা আর যে ব্যাপারে নিষেধ করেছেন সে বিষয় থেকে দূরে থাকা আন আবদুল্লাহ ইবনে হিসাম কলা কুন্না মান নবিয়া সাল্লাহ সাল্লাম আবদুল্লাহ বিন হিসাম রাজিল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে আমরা একতা রাসুল সাল্লাহ সাল্লামের সাথে ছিলাম ওহুয়া আখিজু বিয়াদিহি উমর ইবনুল খাত্তাব তখন রাসুল সাল্লাহ সাল্লাম উমর রাজিল্লাহ তাল্লাহ আনহুর হাতটা ধরলেন ফাকাল আল্লাহ উমর যখন উমর রাজেলা তালা আনহুর হাত ধরলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন উমর রাজেলা তালা আনহু বললেন ইয়া রাসুল্লাহ হে আল্লাহ রাসুল আহাব্বু ইলাইয়া মিনকুল্লি শাইইন ইল্লা নাফসি যে আপনি আমার কাছে আমার জীবন থেকে বেশি প্রিয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি প্রিয় ইল্লামের নাফসি আমার জীবন ব্যতীত ফাকালাম নবী সাল্লাহ সাল্লাম তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন ইলাইকা হে উমর তুমি তখন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চেয়ে আমাকে বেশি বারো না বাসবে ফকাল আল্লাহ উমর উমর রাজ সাথে সাথে বললেন ফাইন্নাহুল ফাইন্নাহু আনা ওল্লাহে লা আন্তা আহাব্বু ইলাইয়া মিন্নাফসি হে রাসুল সাল্লাহ সাল্লাম এখন আপনি আমার জীবনের চাইতে বেশি প্রিয় তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ফাঁকাল্লা নবী সাল্লাহ আলাইসাল্লাম আল আনা ইমর হে ওমর এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু আছে এমনকি আপনার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয় হতে হবে আপনার নিকটে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদিও হয় তাহলে আপনি একজন পরিপূর্ণ মুমিন হলেন আর যদি তা না হয় আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না পরিপূর্ণ মুমিন হতে হলে আপনাকে রাসুল সাল্লাহ সাল্লামকে অবশ্যই আপনার জীবনের চেয়ে বেশি পছন্দ করতে হবে বেশি ভালোবাসতে হবে এমন নয় যে আপনি রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে বাসতে আল্লাহর স্থানে নিয়ে তাকে বসিয়ে দিলেন যে আল্লাহর স্থানে নিয়ে বসিয়ে দিলেন এমন কথা শুনেছি যে যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাকরাবুল আলমেন এই সাত আকার সাত জমিন সৃষ্টি করতেন না এমনকি আরস কুর্সি কোনো কিছু সৃষ্টি করতেন না এমন কথা কিন্তু আমরা শুনেছি অথচ এই কথাটা হচ্ছে কোরআন বিরোধী কথা কুফুরি কথা কিভাবে কোরআন বিরোধী কথা হয় আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহর আরস কুর্সি সাত আকার সাত জমিন সৃষ্টির উদ্দেশ্য হলো যে রাসুল সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করা এটা হলো আপনার বিশ্বাস আর কোরআন কি বলছেন ওমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেন একমাত্র আমার ইবাদতের জন্য এটা বলছে কোরআন আর আপনি বলছেন যে নবীকে সৃষ্টি করার উদ্দেশ্যে এই সব কিছু সৃষ্টি করছেন তাহলে আপনার আকিদা কোরআন বিরোধী আকিদা হলো অথচ নবী সাল্লাহ সাল্লামকে এভাবে বাড়াতে বাড়াতে আল্লাহর উপরে পর্যন্ত মানুষ নিয়ে যাচ্ছে নবী সাল্লাহ সাল্লামের মর্যাদা যতটুকু অতটুকু তার মর্যাদা রাখতে হবে তার মর্যাদা বাড়িয়ে আল্লাহর উপর পর্যন্ত দিয়ে দেয়া যাবে না যদি এইসব কাজ করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন আসুন আমরা সকলে দোয়া করি আমরা যেন রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি সঠিক ধারণা পোষণ করতে পারি নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক রাবুল আলমেন কোরআন এবং হাদিসে যে সকল বাণী দিয়েছেন এই প্রত্যেকটির প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি নবী সাল্লাহ সাল্লামের জীবনী আমাদের জন্য উত্তম আদর্শ রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ সুমান তাল্লাহ সেই তফিক দান করুন আমাদের মধ্যে থেকে এক ভাই দোয়া চেয়েছেন তার আব্বা হজে এসেছিলেন হজ করে দেশে চলে গেছেন এখন অসুস্থ রয়েছেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তার মধ্যে আমরা যারা অনেকেই অসুস্থতা ভুগতেছি সকলকে যেন আল্লাহ সোনাতাল্লাহ সুস্থতা দান করেন আমাদের মধ্য থেকে যাদের পিতামাতা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের প্রত্যেকে যেন আল্লাহ সোনাতাল্লাহ মাফ করে দেন যাদের পিতা মাতা জীবিত রয়েছে তাদেরকে যেন হায়াতে তাইবা দান করেন আমাদের মধ্যে যারা অভাব অনটনে রয়েছেন আল্লাহ সুবাহতাল্লাহ যেন তাদের অভাব অনটন দূর করে দেন তাদের সংসারে যেন আল্লাহ বাকরাবুল আলমের রহমত বরকত দান করেন যারা বিভিন্ন রুকে সুখে জর্জরিত তাদের রুখ সুখ যেন আল্লাহ সুবহানাহু তাআলা দূর করে দেন ইন্নাল্লাহ মালাইকাতু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি